দাঁতটা আমি তো জানি না ওয়াইজের মা কয় আমিও জানি না তুই ভাঙতে থাক বাজান এক একটা বাড়ি তিনটা করে দাঁত তিনটা করে দাঁত ভেঙে যায় দাঁতগুলা টোকায় মার হাতে দেয় মা এখন ক নবীরে ভালোবাসে কিনা তুই যে আমার জান্নাত চান তো বিষয় আপনার হাতে দিয়েই আল্লাহ নিয়ে যাবেন ওয়াইস করুনি বারবার চাচা আমি কি যাইতে পারুম না কি যাবি বেটা তোর মা যে ভালো হয় না তখন ওয়াইজের মায়ের বয়স বাবা ছিয়ানব্বই বছর কত বয়স আরো জোরে ওয়াইজের মা ওয়াইজ মাত্র বাজানো অল্প বছর বয়সে স্বামী হারায় ওয়াইজ যে তার বাবা পেটে রাইকা মারা গেছে বাবা জান আমার নবীর বাবাও মারা গেছে ওয়াইজ বলে চাচা মোহাম্মদ সাল্লামের মাপ নাই কয় না বাবা আছে বাপ তো দেয় নাই তোর মতো তুই যেরকম দেওস নাই ওয়াইস হেও তার বাপরে দেয় নাই কি আসিফ চেহারা রে ওয়াইস একবার দেখলে তুই পাগল হয়ে যাবি এই যে মানুষগুলা পাগল হয়ে সরছে এত বাধা দেয় আবু জাহিল্লা কেউ শোনে না পাগল হয়ে হের বাইতে হেরে দেখে আসে কোন বাধায় কাম হয় না কাবা ঘরের থেকে হেরে দাম দেয় বেশি আমি কইছি হস করার আগে তার আমি দেখবো আগে আমি তোমার কথা শুনে মনের ভিতরে বন করলাম আমি একদিন একদিন দেখবো আল্লাহ কাতুর কপালে দুনিয়ায় নাই তোর বিজয় হবে মনে করে তাহলে বোঝা গেল বান্দা সবকিছু চাইলে পায় না ঠিক না বুঝি অনেক যুবক এখানে আছে হ্যান্ডসাম যুবক আর ছিল আমি একটা হ্যান্ডসাম মহিলা আনবো আল্লাহর কপালে এমন কাল্লা পিঠি মিলেছে কথা বল নাকি একটা মহিলা সারা জীবন তপস্যা ছিল আল্লাহ পর্দায় চলছি কোরআন শরীফ পড়ছি নামাজ পড়ছি একটা আদর্শবান স্বামী দিয়ে যেন নিশা কোন না হয় আহ পাইছে তো পাইছে বাসর করে সিগারেট খায় কথা কম না কেন আল্লাহ বলেন বিজয় দুনিয়া নাও কাকেরা দেব যদি কষ্ট করে থাকতে পারো কথা কম না কেন কিছুই কয় না সোহান আল্লাহ বন্ধু একবার কইছে কিনা তার সন্দেহ মুখটা কালো করে বইয়ে চিন্তা করতে চাষির চিন্তা বেটা তুমি তো সিল্লানি যদি কও তোমার চাষির তুই আছে নাকি আছে তার ঠিক ঠিকানা নাই সিল্লানি কেমনি দেই চাষা ঘুম জাগ্রত থেকে মা মাহফিলে বইছেন সোহান আল্লাহ একবার কইবেন চাষির লেগে আর আপনার লেগে জান্নাতের ভিতরে একটা সোহান আল্লাহ লাগাই দিবেন এবার কেমন ওয়াসটা চাষা আমি দেখবো আল্লাহ না তোর কপালে নাই চলছে দেখার পালা চলছে দেখার পালা মক্কায় হলো না হঠাৎ করে ওয়াজ শুনলেন নবী মক্কার থেকে তার দেশের মানুষ মাইরে মদিনে বেড়াই ওয়াজ মাইরে কয় মা মা কয় তুই সারের মধ্যে সিরিয়াস কে তোর জন্য আমার নবীর দেখতে পেলাম না ওয়াজের মা মুসকে এসে দিয়ে কয় তোর কপাল বালা কেমনে পালা সবাই নবীরে দেখতে জান্নাতে যাইব বিজয় হইব আর আমি তোর কারণে যাইতে পারি না তুই মর না কিছু অস না থিয়া দিয়ে বই দিছ হাসবা না কামবা তুই দিয়ে বই দিছ তুই মর না মা মুসকে দেখে মরতে ভালো হয় না মা তুই মরলে ভালো হয় না মা আমার নবী কইছে আমি শুনছি কোরআন শরীফে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما কইছে মা অথবা বাপ দুইজন যদি একসাথে বাইসে থাকে অথবা একজন বাইসে থাকে তাদেরকে এমন ব্যবহার করা যাবে না যে উহ শব্দটা মুখ দিয়ে বাইরে কষ্ট পাইয়া না আবেগে কইছি নবীর দেখতে পারলাম না মা তুই পাইছে থাক মিশাই আমি জানি তোর আগে মরি মা কিন্তু আমার লাগে একটা দোয়া করো মা কি আমি যদি নবীর একবার দেখতে পাই একবার একবার ওয়ান বার ওয়াইফের মা বলে আমি দোয়া করি তোর লোকজন দেয় না কথাটা কেন বলছে এখন কান পা কারণ ওয়াইজ যে নবীরে কত ভালোবাসত ওয়াইজের মা বলে তুই যদি নবীরে দেখতে যাস আমি জানি তুই আর ফিরে আসবি না তোর ওখানে মরণ হয়ে যাবে এই জন্য আমি দোয়া করি নবীর জীবদ্দশে যেন তোর দেখা না হয় নবীর কিছু কিছু পাগলা ছিল বাবা এই যে সরমনায় দেখেন কিছু কিছু পাগল আছে সরমনার মাঠে যে কেন পাগলামি করে জানেন ওই মাঠে যে মৌলারে খুঁজে যখন পায় না তখন লাফালাফি শুরু করে জাহান নামের বয়ান শুনতে যে মনে হয় জাহান নামের আগুনে থাবা ভান্তাছে তখন লাফালাফি শুরু করে ঠিক আমার নবীরও কিছু পাগল ছিল সরমনায় একটা সাধারণ পি তার মাঠে বসে যে এরকম চিল্লায় আর যারে দেখলে জাহান নামের আগুন হারাম তার সাথে কালেমা করলে জান্নাত তারে ভালোবাসলে জান্নাত তার জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত এর লেগে কি করতে চাইব হ্যাঁ। সহজে বুঝাই দিলাম আল্লাহ আমার দিকে তাকান নবীর কিছু আশেক ছিল পাগলা ঘোড়ার মতো এমন কিছু পাগল ছিল বাবা দুনিয়ার কাউকে তারা খাতির করত না তার মধ্যে একজন পাগল ছিল বেলাল নাম শোনেন নাই জীবনে বিয়াই করে নাই পাগল বিয়ে করবো বললে বয়ে থাকতে কোনো বেরিয়ে দেখতে পারবো আজান যেতে দেরি হইল হ্যাঁ। তোর তোর বিয়ে মিনারে আজাম দিয়ে সাধন মোহাম্মদ বলে ঠুক থাকতে পারেন মিনারের দিকে গড়াই পড়ে মিনারটা ছিল তিনতলা উঁচা উপরের তালা উঠছে কেবল আজান দিছিল একতলা নিচের তালা বেলাল দাপ করে পড়ে বেলালের মাথাটা ভেজে গেছে এই রক্ত মাখা শরীর নিয়ে রোজার কাছে দৌড়ে গেছে আপনি আমার রাতের অন্ধকারে আসতে কইছেন আজান দিতে আপনি জানেন না আমি আজান দেব আর আপনি কবরে হয়ে থাকবেন এটা হইতে পারে না আমি আজান দেব আপনি কবর দিয়ে উঠে ইমামতি করবেন ওঠেন কবরের রওজাটা বেলাল মাথা দিয়ে গুঁজাইতেছে কি পাগলামি কর যখন মাথা দিয়ে গুতাইয়া গুতাইয়া মাথাটারে জখম করে ফেললো হাসান হুসাইন দৌড়ে গেছে বিলাল ভাই পাগলামি করোনা ফজরের আজানের টাইম চলে যায় আজান দাও বাবাই আজান দাও বেলাল বলে কিসের আজান দিব তোমরা যেরকম আমারে ডাক দিছো তোমার নানায় আমারে পাঠায় দিছে তোমরা বলছো নানা মদিনার থেকে বিদায় নিয়ে কবরের রেস্টে আসো নানা ছয়টা মাস হইল তোমার মোয়াজেন নাই গো নানা তুমি চইলা গেছো তোমার মোয়াজেন পেতে একটু পাঠাইতে পারো তোমার নানারে বলছো তোমার নানার আমার টেলিফোনে বলছে তোমাদের যদি এত কথার দাম আমার বিশ্বাস তোমরা যদি নানারে কবরে ডাক দাও তোমার নানা উঠবো ইমামতি করো তোমার রে বলো নাই যে ইমাম তুমি উঠো বাজানের দুনিয়ার নিয়ম তো আর কোনোদিন পরিবর্তন পরিবর্তন হবে না এটা হলো পাগলামি ইস্কের আগুন গো বাবা যখন আমার নবী দেখলেন আমার নবী তো হায়াতুল নবী বাবা কবরের মধ্যে উম্মাতের লাইগা কোনো কাজ এই জন্য হাজিরা কিন্তু জোরে জোরে কথা কওয়া নিষেধ গো বাবা হাজিরা কিন্তু মক্কা মদিনায় রসুলের রওজায় যে চিল্লা পাল্লা করা হারাম কেন জানেন নবী ওখানে সব কিছু শোনে গো বাবা প্রত্যেকটা হাজির দোয়া নবী শোনে বাবা প্রত্যেকটা হাজির সালাম শুনে কোরআনের আয়াত কেন নবীর রওজায় লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা এখানে জোরে আওয়াজ করো না তোমার নবী বয়া বয়া কান্দে তোমরা আস্তে আওয়াজ করো নবীর উপর যে কথা বলিও না আল্লাহ সুরা আসামের ভিতরে বলে না তোর বড় জোরে আওয়াজ করে না তোমার নবী বয়ে বয়ে সালামের উত্তর দিতেছে এই আয়াতটা এখনো হুজুরের রওজার সাথে লেখা আছে বাবা এই জন্য হাজিরা যখন রওজায় সালাম দেয় হাজিদেরকে বলে আস্তে আওয়াজ কর আস্তে আওয়াজ কর তোর নবী শুনতেছে কোন জোরে আওয়াজ করা যাবে না উচ্চ বাক্য করা যাবে না তোমার নবী এখন কবরে চিন্তা বসাও এ যুবক এখন কান বিয়ার চিল্লাবি দেখ তোর মতো যুবক বিলাল রোজান হাসান হুসাইন কয় তোমার নানা যখন উঠলো না আজান দিব না বাজান পাগলের মতো বেলাল দৌড় মারলেন দৌড়াইয়া বাবা আবার মদিনের থেকে গায়েব হয়ে গেলেন সমস্ত সাহাবির কবর মক্কা মদিনে প্রসিদ্ধ সাহাবিদের কবর মক্কা মদিনে বেলালের কবর কোথায় আছে পৃথিবীর কেউ বলতে পারে না গো বাবা কারণ কি আমার নবী বিলালকে ডাক দিয়ে রয় তোর পাগলামি বন্ধ কর আমি নবী তোরে সেই আমান থেকে আসতে বলছিলাম আজান দিতে তোর আর আসতে হবে না তুই বিলাল কবরের সামনে দাঁড়ায় ডাক দিলে আমার কবরে উতাল পাতাল শুরু হয়ে যায় আমার মনটা মাঝে মাঝে কয় একটা তোর দিয়ে কবর থেকে উঠে যাই উঠে তোরে সরাই তোরে বলি বিলাল রে তোর পাগলামি বন্ধ কিন্তু দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে রে বেলাম তুই আর কোনদিন মদিনায় আসবি না বাস আর আসবি না যা বেলাল আর আসে না মরার আগ পর্যন্ত আর কোনোদিনে বিলাল কোথায় আছে কেউ জানতো না বিলাল কোথায় ছিল কেউ এমন একজন পাগল ওয়াইস করুনি মারে ডাক দেয়া কয় মা আর কোনদিন নবীরে দেখতার কথা বলবো না গো মা কয় কে মক্কা কাছে ছিল এমানের মা একটু যাইতে পারতাম এখন এত দূরে চলে গেছে আর কোনদিন দেখতে পারব না মা কয় তোর দেখা লাগবো না ঠিক আছে দেখলাম না যুবক তোর পাও দুইটা ধরছি বউ অসুস্থ হইলে পাগলের মতো দৌড়ে হসপিটালে যাস মা করুণারোগে অসুস্থ হয়েছে মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়েছে ওয়াজ দেখতে যায় নাই মায়ের কারণে রে ভাই এবার আমার দিকে তাকাবি আর কানবি এই যে একজন লকডাউনের ভিতরে গত বছর এপ্রিল মাসে বাবা মার করুণা হয়েছে বিদায় যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেল হ্যাঁ যুবক তোর পাও দূরে দর্জি ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা ফারিয়া দেখ মায়ের জন্য মায়ের দুধের শোধ করার জন্য এক কোটি বিশ লাখ টাকা দিয়ে গন্ধ বাবা একটা মসজিদের জায়গা কিনলাম জায়গা কিনে আমি বিশটা টাকাও কারো কাছ থেকে আমি নেই নাই এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই নেই গো বাবা আমার এই রক্ত ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদের জায়গা কিনছি অবাদান আজকেও মসজিদের বিল দিয়ে তোমাদের ওয়াজে রওনা দিছি আল্লাহর কসম আল্লাহর কসম আজকেও আমি মসজিদের বিল দিয়ে তোমাকে এই মাহবিল রওনা দিছি বাজানবে ছয়তলা ফাউন্ডেশন দিছি একতলার সাদ হয়ে বাবা পুরা কাজ কমপ্লিট হইতেছে আমার নিজের চলে গেল বাবা উনত্রিশ লাখ আর জায়গা কিনছি এক কোটি বিশ লাখ এই যে বাবা দেড় কোটি টাকা আমার চলে গেছে বাবা এর ভিতরে কারো কাছ থেকে আমি এক বস্তা সিমিডো চাই এলো কেউ বলতে পারবে না টাউনে চ্যালেঞ্জ করলাম আমি এখনো পর্যন্ত বারো লক্ষ টাকা ঋণ করতে করতেছি কেন জানোস ভাই একমাত্র মায়ের ঋণ শোধ করার লাগে ওয়াইস করে নবীর জীবনে দেখে নাই মাল লাগে আর আমি ইলিয়াসুর রহমান যে আছি আমার মায়ের দুধের ঋণ শোধ করার লেগে মসজিদ মাদ্রাসা করছে মাদ্রাসা করছে তিন কোটি টাকা খরচ করে তোমরা গহনা বক্তরা টাকা নিয়ে কি করে সমালোচনা করার আগে আগে দেখবি জিয়ালি কি করে আমার মতো বক্তারা টাকা নিয়ে কি করে তারপরে পিএস খেলে বইয়া সমালোচনা করবে তা না হলে আল্লাহর গজব পড়বে তোর উপর আল্লাহর গজব পড়বে তোর গজব পড়বে তোর উপর আল্লাহর গজব পড়বে আমি কি মোমতাজের মতো বেটা দু হাজার টাকা নিয়ে নর্থ দিতে পিছনে খরচ করবো বেহালা হারমোনিয়াম কিনবো বেটা আমার মতো যত বক্তা হাফিজুর মসজিদ দিকি মামুনুল হাফ খালেদ সাহিবুল আইবি যত বড় বড় বক্তা বাংলাদেশের সুপার স্টার দেখো সবাই এক একটা দুটা করে মানুষ আছে প্রত্যেকটা বক্তা লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ নিবে না আল্লাহ আলে বলে আমার সমালোচনা করবো বক্তার আগে দেখবা সে পরে কি টাকা নিয়ে দেড় কোটি টাকা লকডাউনের ভিতরে মসজিদের কাম করছি কেবল একটা সাদ হয়ে তো গোষ্ঠী সুদ্ধা মিলে সব কমিটির সভাপতি সেক্রেটারি আর বুড়া গুলা পারে না যুবক হাতে তুলে দিচ্ছে কথা কর না কেন যুবকরা দেখছে কামাই না কামাই না এটা যুব সমাজের দরকার আর এখন ওই বুড়া গুলার ডেট ফেল এগুলো এক্সপেক্টিয়ার কথা কর না কেন এগুলার কথা নাই হাতে নিয়ে এগুলো মাইরে তুলে খায় কথা কর না কেন এরকম বহুত কমিটি আছে মাদ্রাসার টাকা নিয়ে বিল্ডিং করে মসজিদের দান বাক্সের টাকা নিয়ে মগার মগায় নিজের টাইলস করে হাতে তুলে দিতে দেখবেন ওয়াশ করে যুবকরা মসজিদের যুবকরা আছে যুবকদের খাম খাম কম বুড়া খাম খাম চাকরি নাই বাদি নাই ওই মসজিদের তো আমাইরা মেরে আপনাকে ওই কমিটি তা কই নেই কথা কন না কেন হচ্ছে কি হচ্ছে না এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই আজ থেকে বারো চোদ্দ বছর আগে আইছিলাম এখানে মনে কে হ্যাঁ। সেই একই জায়গায় মন চাইছে ইলিয়াস রহমান জিয়াদের ভিতরে বহু চেষ্টা আরে বেড়ারে তো পাও দোষ চালাইছিল না এ মাদা তুই ওই বাচ্চিটা চালাইস না আল্লাহ হেফাজত করে হুজুর করে আমিন আর মাত্র পাঁচ থেকে ছয় মিনিট কথা বলবো আরে হ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন সাড়ে নয়টায় শুরু করছি আলহামদুলিল্লাহ বলেন দেড় ঘন্টার উপরে হয়ে গেছে শুধু আমার দিকে তাকা হয় জমিনের মালিককে আজকে যুব সমাজ কত সুন্দর করে জামাজটাকে এই মাদ্রাসাটা যুব হয়ে গেছে শুনলাম যে জজ সাহেব আমার যখন দাওয়াত দেয় আমার ফোন দিছে আমি তো এই কমিটির এই সাদেক আমার কম চেষ্টা করে নাই বহু চেষ্টা করছে আমার আনতে আসি নাই দিয়ে দিতে নেই পাত্তাই দিই নেই এই সাদেক যে কয় বছর ছিল প্রতি বছরই আমার ফোন দিছে ভাই আর তার একটা রাখেন না আই নেই এই আপনাদের দশ সাহেব কি নাম ইউসুফ সাহেব উনি আমার গোপালগঞ্জের জস আলহামদুল্লাহ বলেন উনি আমাকে ফোন দিলেন বললাম যে ভাই কি কে আপনি বললাম আমি জজ সাহেব আপনার গোপালগঞ্জের আপনার বাড়ি বলে গোপালগঞ্জ বলে হ্যাঁ তখন আমি যাচ্ছি গোপালগঞ্জ আলহামদুল্লাহ গোপালগঞ্জ আমার মান্দার তো লবাস তো বাজার ওনার সাথে কথা হইলো ব্যাটে বলে মিললো দাবারটা নিলাম আবার কবে আসবো জানি না তবে দোয়া করে যাই যারা এই মাদ্রাসার হাইল ধরছেন জান্নাতের হাইল ধরছেন আপনার তো কমিটি মিলে মাদ্রাসা করেন আর ইলিয়াস রহমান জাহিদের আল্লাহ ছাড়া কেউ নাই আমি রাত্রে ওয়াশ করে কামাই সকালবেলা আমার মসজিদের বিল দিই যা পাই তিন ডবল বিল দিই আমি এখনো রডের দোকানে সিমেন্টের দোকানে বারো লক্ষ টাকা রেখে এবং এই মসজিদের জায়গা কিনতে যাইয়া আমি দুইটা বাড়ি বেশি কেরানি করতে খবর লয়ে দেয় শুধু একমাত্র কেন বাবা জানেন কালকে সকালেই কবিল লেবেটা ওয়াশ করতে লেবেটা খালি নিজের গপ্প মারতে না কইলে পাইবা কই কথা বল না কেন এগুলো না কইলে তো পাইবা না বুড়ার ঘরে বুড়া বইয়া করে বদনাম কইবা আমাকে কথা বল না কেন ছেলে যাই যেন আমার মতো তোমার ছেলে হয় এই জন্য বলে যাই ইলিয়াস রহমান জিহাদি নিজের বসত বাড়ি বেসে মসজিদ করতেছি আমার দিকে তাকান কেন করতেছে এখন দুই নয়নের পানিতে আমার মৌলারে বোঝায় এখন আমার জনম দক্ষিণী মায়ের একটা ওসিয়াত ছিল বাবা যদি কোনদিন টাকার মালিক হও গোবাজান একটা মসজিদ মাদ্রাসা কই কই গেল আমার মা মা তো নাই গো বাবা মার কথাটা এখনো আছে না নাই ওয়াইস কেন দেখতে আসতে পারলো না গো যুবক একমাত্র মায়ের কারণে চালাও হ্যাঁ যুবক বাইরে আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় আসলেন গো বাবা মক্কা থেকে মদিনায় আসার পরে চলে গেল দুই বছর ওয়াইজের ভিতরে চার পাঁচবার পিপারে কমাই দাও চার পাঁচবার প্রিপারেশন নিছে বাবা মদিনায় আসবে কিন্তু বাজান যখনই রওনা দিতেন তখনই তার মা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন ওয়াইস তুই যাইস না রে বাবা তুই গেলে আমি মা মরিয়ে যাব আমি তোরে দুধের দাবি সারুম না ওয়াইস তুই আমার বৃদ্ধ রাইকে যাইস না বাবা আব্বাজান তখন ওয়াইজের মায়ের বয়স একশো পার হয়ে গেছে মা এখন জাগায় খায় জাগায় পায়খানা করে বাজানে এমন হয়ে গেছে পায়খানা প্রস্রাব করে বাজানে পানিও নিতে পারে না পানিও খরচ করতে পারে না ওয়াইজ ছোট বাচ্চার মতো মার খেতমন করে গো বাবা মা পায়খানা করে ওয়াইজ সেটা পরিষ্কার করে মার নিয়ে যাতে গোসল করায় দেয় মায়ের নিজ জাতি উজু করে দেয় মা দোলনার ভিতরে জাকার ভিতরে বসে গো বাবা পুরের মধ্যে বসে এলাকার মানুষ ওয়াইজ রে পাগল কয় মাইকা বেটা মার পিছনে এত খরচ খরচ কেন ওয়াইজ বাজার কাষ্ট কাটতো জমিনে বাজারে বিক্রি করে মায়ের খাওয়াইতো ওয়াইজের কোন চাকরি ছিল না বাবা এই ওয়াইজদের সবাই পাগল বলে করুন শহর থেকে তারা দিল ও হালাবা নামে একটা পাহাড় আছে করুন জেলায় এই হালাবা পাহাড়ের কাছে মার জন্য একটা কুড়া ঘর বানাইলো ডালপালা দিয়া যুবক রে তোর বিজয় দুনিয়ায় হোক বা না হোক হবে যদি মার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে রে ভাই ইলিয়াসুর রহমান জিহাদির টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব নাই শুধু একটা জিনিসের অভাব আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই সারা রাত করে আর বয়ে বয়ে গুনগুন করে কাঁদে মা জীবনে কি নবীর সাথে একবার দেখা হবে না ওয়াইজের মা চোখের পানি বেলায় বলে ওয়াইজে শহরের মানুষ ধরে আমার তারাই দিল গো বাবা কালেমা পড়ার অপরাধে তোরে মাইরা তারা দিল আমি মা তোরে কাপড়ের আসল দিয়া তোর মুখখানা মোসাই দিয়ে গেলাম এই মুখে কোনোদিন জান নামের আগুন লাগবে না বাবা মা তুই একটা দোয়া কর যেন জীবনে একটা বার নবীর দেখতে পারি মা কয় আমার মন বলে তোর সাথে নবীর দেখা হইব না বাজার মা কেন কয় একটু পরেই তুমি বুঝতে পারবা কেন ওয়াইসের মা বলে তোর সাথে নবীর দেখা হইব না একটু পরেই বুঝতে পারবা বাবা ওয়াইস একদিন সকালবেলা কানে কানে যায় পাগল পাগল নবীর জন্য তুই পাগল তোর নবী ওহুদের মাঠে দাঁত বাইকে বানাইলে একবারে নিস্ত হয়ে গেলেন মার কাছে দাঁড়ায় বলে মা আর যাইতে হবে না মা কেন নবীর দাঁত ভেঙে গেছে আমি এই আমার মুখের দাঁত কেমনে নবীর সামনে যাব ওয়াইসের মা কয় কেমন ভালোবাসো সেবার প্রমাণ হয়ে যাবে কিভাবে পরীক্ষা করবে মা যুবক এখন একটা আওয়াজ দিচ্ছে ভাই ওয়াইসের মা কিন্তু নিজে পাথর আগায় দিছে এই যে পাথর লয় হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই সাফল্য কি করবো মা এটার ওজন কত কয় চারি পাঁচ কেজি এই পাথর দিয়ে গুতে গুতে সব তার দাম আমার মা ওই কি কইতো এ তোর নবী মসজিদ আর মসজিদ তোর কি ঠিক না বেটি মা পাথর আগায় দিছে দাঁত ভাঙবি আমি মা দেখবো তোর পুরো মুখটা লাল হয়ে গেছে যেমন আমার নবীর মুখটা লাল হয়ে গেছে আমি তো জানি না ওয়েসের মা কয় আমিও জানি না তুই ভাঙতে থাক বাজান এক একটা বাড়ি যায় দুইটা তিনটা করে তার থেকে আমি চোখটা বন্ধ করলেই দেখি আমার নবী আমার সামনে দাঁড়ায় বলো আমি নবীর দেখার লেগে হাজার হাজার সাহাবি আছে তোমার দেখার লেগে কেউ নাই রে ওয়াইজের মা তোমার ওয়াইজ আমার কাছে না আসে আমি নবী আমি আমি না মারে কোনদিন খেদবোধ করতে পারি নাই আমি আমার মারে কোনদিন এক গ্লাস পানিও খাওয়াইতে পারি ভাই আমি এক কলসি পানি দিয়ে কোনদিন আমার মা মেনারে গোসল করাইতে পারি ভাই আমি জানি তোমার বয়স তোমার এক শহর থেকে আর এক শহরে বইয়া বেড়ায় তোমার ওয়াইফ যদি তিন দিনের লাগে আমার কাছে আসে তুমি কষ্ট পাইবা তোমার তোমার ওয়াইফ যেন আমার দপ্তরে না আসে তোমার ওয়াইফ যেন আমার দপ্তরে না আসে যুবক এখন একটা চোখের পানি ফেলাইয়া শিক্ষার দিবা হজরত অমর আর আবু বকর আমার নবীর পাশে কালের পরে বসা নবী আমার একটা জামাত শরীরের দিকে খুলে দিয়া বললেন ওমর রে আদিরে লইয়াছে এই জামাটা একজন ওয়াইস করণী নামে পাগলা আছে ও মুস্তাজাবুল ও কিন্তু হাত তুললে সাথে সাথে বৃষ্টি নেমে যাবে বৃষ্টির গুণে হাত তুললে রৌদ্র উঠে যাবে ওর সাথে কেউ হাত তুললে ওর হস কবল হয়ে যাবে ওর হস কবল কবুল হজের সোয়া ওর অ্যাকাউন্টে জমা কারণ ওর মার দিকে চব্বিশ ঘন্টা তাকাই থাকতো মার দিকে তাকাইলে আমি নবী বলছি আমি বলছি কবুল সব হয় আমার ওয়াইস কিন্তু এরকম আমার এই জামাটা আমি যে জীবনে দিয়ে যেতে পারলাম না কিছু আমার এই জামাটা ওয়াইস বাজানদের নবী ছলিয়া গেলেন হজরত দ্বিতীয় বছর বাবা মুসলিমিন হইলেন আবু বকর বাবা দুই বছর ক্ষমতার যাওয়ার পরে ওমর ক্ষমতায় আসলেন আবু বকরের ক্ষমতায় থাকা অবস্থায় ওয়াইস করিলেন মা মারা গেছে ওয়াইস মার কবরে কাছে দাঁড়ায় বলে মা যাইব মা যাই মা যাই এখন আমার নবীও নাই তুইও নাই এখন আর আমি এই কুরুন শহরে থাকুম না মা আমি মক্কায় চলে যাই রে মা আমি হজ করতে যাই রে মা নবীর তুই যা কইলে জীবনে দেখা হইব না হইল না মাপ আমি রসুলের রওজায় কেমনে সালাম দেব মা তুই কয়া দে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এখন শুধু তোমাদের চোখ পড়া পানি থাকতে আর কিছু দেখতে চাই না ওয়াইস যখন বাবা হজে চলে আসলেন ওমরের কাছে ইনফরমেশন গেলেন ওমর রে এমন থেকে এই বছর বত্রিশ জন হাজি হজ করতে আসছে হজরত ওমর বাজার মক্কায় চলে গেলেন হজের খুদ্া দিতে যে ওমর জিজ্ঞেস করলেন এমন থেকে কয়জন হাজি আসছো দাঁড়াও আমি যদি এখান থেকে পিয়াজ কালি কয়জন আছে দাঁড়াবেন না কলিকতুল মুসলিমিন আমার ইয়ামান থেকে কয়জন হজে আসছেন দাঁড়ান দাঁড়াইছে এখন তিরিশ জন দাঁড়াইছে অমর বলে আমি তো জানি একত্রিশ জন আর একজন কো বলে আর একজন কো আমরা তো জানি না কলিবাদের মুসলিম আপনি কি বলতেছেন এই এমন তোমার সব বছর কুরুল শহরে কার কার বাড়ি দাঁড়াও দুইজন দাঁড়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে এ কুরুল শহরের ওয়াইস কুরু নামে একজন পাগলা ছিল অনেকে এসে নহে দাঁড়াও একজন দাঁড়াই তার চিনো চিনি হে হজে আইছে কয় হ্যাঁ, আমার কাপেলায় ছিল কো হে দাঁড়াইল না যে এই জন্যই তো বেশি এক প্রয়োজন ছিল হে নাই আমার কাছে যাওয়ার সময় বলে গেছে হজের কাজ শেষ এখন আর এখানে আমার কাজ নাই আমার একটা জায়গায় কাজ আছে কই তাই এই কথা বলে চলে গেছে অমর বলে তাই গেছে ভাই নবী যেই পাথর গুলা দিয়ে আপনার মাছ ছিল সেই পাথর গুলা তো ঠিকই আছে নবী আপনি না আমি তো আর বিজয় দেখতে পাইলাম না গো নবী কিন্তু মোমেনের বিজয় হবে আপনি বলছেন সেটা আমার কবে হবে এই কথা বলে সেজদায় বসে কামতাছে আর পাথরটা হাতে নিয়ে বলতেছে নবী এই যে দেখেন আপনার দুইটা দাঁত ভাঙছিল আর আমার একটা দাঁত নাই এই পাহাড় গুলা সাক্ষী থাকি এতদিন ইয়ামানের পাহাড় গুলা সাক্ষী রাখছি আজকে তোদেরকে সাক্ষী রেখে গেলাম এই পাহাড়ে যত ফেরেস্তা আছে তোমরা আমার চেহারাটা রানিং ক্যামেরা দিয়ে ছবি তুলো আমার নবীর মদিনে যাই কম আপনার ওয়াজ পূরণের মুখে দাঁত নেই বাহার তোমরা কানলে ঝর্ণা হয় বান্দায় কাঁদলে চোখের পানি গড়াইয়া যায় বাদলায় কান্দে জাহান নামের আগুন হারাম হয় পাহাড় কাঁদলে জাহান নামের আগুন হারাম হয় হে পাহাড় তোরাও তো কান্দর জাহান নামের ভয় আমি জানি আমি কান্দি নবীর বয়স জীবনে একটাবার দেখা হইল না এই কথা বলে বাবা কান্তাছে ওমর পিছনে দাঁড়ায় আছে হজরত আলী দাঁড়ায় আছে সেজদার থেকে মাথা তুলে সালাম ফিরাইছে বাম দিকে তাকায় বলে ওমর মোসেন আল্লাহ বলতে পারলাম না নবীর এসে দেখে নাই ওমরের জীবনে দেখছে ওমর বসেন আলী বসেন দুজন টাচ খেলে গেছে আপনার নাম ওয়াইস করুনি হ্যাঁ। আপনি হজ দিয়ে কেন আইসেন কেন না হজের তো কোনো কাম নাই হজের কাম শেষ এখন আমার কামাই কেন জোরে জোরে জোরে জোরে জোরে জোরে কমাও এই যুবক ভাই তো পাউল এখন তুই ওয়াইজের মতো সিল্লা আর কান দিয়ে কে আমার নাম জানেন কেমন আরে কি কয় আপনারা দুইজন আইবেন আপনি হলো খলিফাতুল মুসলিম প্রধানমন্ত্রী আর উনি হলো আইনমন্ত্রী হজরত আলী আপনি কেমনে জানেন আমার নবীল আপনি কইছে আল্লাহ عشقك كمزهي معشوق سپسیو বুলবুলি সে পৌঁছিও জায়গায় দুইজন লোক আসবে একজন আমার জামাই আর একজন আমার শ্বশুর আল্লাহ আকবার আমার তোমরা নবীর দেখে ভালোবাসো আর আমি না দেখে ভালোবাসো না দেখার ভালোবাসার যে কত জ্বালা ওমর তোমারে বোঝানো যাবে না আমরাও তো নবীর দেখি নেই গো বাবা তোমার জ্বালাটা প্রকাশ করে দিবে চোখের পানি দিয়া অবাগান নবীর জ্বালায় যারা চলিয়া চোখ দিয়া পানি বাইর করে দিবা কালকে যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যাও গো বাবা দেখবা তোমার শীতানে আমার নবী বয়ে রয়েছে এ কালী সদরপুরের বাইরা তুমি একটু মাওলারে চোখের পানি দিয়ে বুঝায় খাও বাজান দে হজরত খলিফাতুল মুসলিমিন ওমর আশ্চর্য হয়ে গেল তুমি এত ভালো নবীর কেমনে বাঁচতে নবীর কাছে মাইয়া বিয়া দিছি নবীর সাথে যুদ্ধ করছি সতেরোটা যুদ্ধে আমি নবীর পাশে ডাইন পাশে ছিলাম আমার এত ভালোবাসা নাই তোমার ভালোবাসা তোমার কিসের ভালোবাসা গালের মধ্যে দাঁত গুলো এখনো গোস্ত চাবাইয়ের খাও তোমরা কি দেখো নাই আমার নবী আয়সা গোস্ত পাক করে দিত নবী খাইতে থাকতো নবী আমার গোস্ত সবাই খাইতে পারত আমি ওয়াইজ সেদিন থেকে গোস্ত সবাই খাইতে পারি না একমাত্র জান্নাতে আমার আল্লাহ দাঁত লাগায় দেবে সেই আশায় বসে আছি আল্লাহ